এতটাই নির্লজ্জ বাহিয়া মানুষ কি করে আপনার বাড়িতে আপনি কি পুরো না হিজরা আপনি কালেমা পড়ার পর আপনার বাড়িতে কি করে ওই ডিজে পাটির ওই বাজনা চলে আজ থেকে আর এই বাজনাই দেশে আমি জানতে চাই এই যে সমাজগুলিতে সন্ধ্যার পর থেকে নিয়ে রদ্দ রাত পর্যন্ত এই যে ডিজে পার্টি ওটার নাম কি জানো হ্যাঁ যাত্রার নাম বলে আবার ইমান যাত্রা ছি ছি ছি ছি ব্যবসা ইমানকরণ করতে যাত্রার নাম ইমান যাত্রা হতে তাহলে বেঈমানদের যাত্রা আবার কোনটা হ্যাঁ নাচানাচি করা ঢোল বাজার ইত্যাদি করা এটার নাম যদি ইমান যাত্রা হয় তাহলে ব্যবসাদের যাত্রা কোনটা আমি জানতে চাই রাত্রে ঘুমানো যায় না কি আশ্চর্য রাত দিয়েছেন আল্লাহ কিসের জন্যে ঘুমের জন্যে আপনি রাতের ঘুমকে নষ্ট করছেন মানে আপনি ডিজে পার্টি দিচ্ছেন আপনার ঘরে দিয়া এরপরে দরজা জানালা সব বন্ধ করে দিয়ে আপনার ঘরের ভিতরে আপনি যা ইচ্ছা তাই করেন এটা আপনাকে আমি ভালো দেব না আপনি ইমানদার হন আর বেইমান হন আপনার যা ইচ্ছা আপনি তাই করেন কিন্তু পাশের প্রতিবেশীর কোনো বাড়ির ঘরকেই নষ্ট করার অধিকার ঈশ্বর আপনাকে দেয় শুধু কি তাই অধিকার কাকে বলে আপনি জানেন আল্লাহ যে তোমার টাকা হয়েছে তাই বিশতলা করে তুমি এই নির্মল বাতাস বন্ধ করে দিচ্ছ ওই গরিব মানুষটা কুড়ে ঘরে আস্থা করে বসে বসে আল্লাহর ওই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে এই জন্য তুমি যদি ওই গরিব মানুষটার কাছে অনুমতি না নিয়ে দশতলা পাঁচতলা বিল্ডিং করো কে আমাদের কার কুটে ওই গরিব মানুষটা তোমার বিরুদ্ধে আপিল করবে আমি বুঝি বোঝাতে পারি নাই আপনাদেরকে হ্যাঁ তাকে বলে অধিকার তাকে বলে ইনসাফ আর আপনি প্রত্যেক রাতেই ডিজে পার্টি করছেন আরে বাবারে বাবা বাড়ি এক একটা বাড়ি আমি তো ব্রেন স্ট্রোকের রুগী এই বাড়িটা মনে হয় যেন আমার একেবারে মাথাটা ছিদ্র ভিত্র হয়ে বাসায় থাকলে ঘুমানো যায় না কি একটা পরিস্থিতি এই এলাকায় কি কোনো ইমানদার মুসলমান নাই তারা কি বলতে পারে না কেন তারা এই সন্ধ্যার পরে এই রাত্রিবেলা এই আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে মানুষের এই বেঘাত সৃষ্টি করছে আপনি জানেন না রাতের এই ঘুম যদি কোনো মানুষ সঠিকভাবে সে যদি না আসতে পারে তাহলে ওই লোকটা হয় পাগল হবে না হয় ব্রেনিষ্ট করবে না হয় মাতাল হবে না হয় তার ছেলে মেয়ে কি হবে প্রতিবন্ধী হবে সম্মানিত উপস্থিতি আমি জানতে চাই এই সমাজে এই যে যারা গান বাজনা করেন নুরুর মাতা কাটছে ছোট্ট একটা মাতা এই নাম হল মুসলমানি এই মুসলমানির এই মাতা কাই যাও তারপরে ডিজে পার্টি দিয়ে সারা রাত নাচ গান করে ব্যাগিয়া মুসলমান কোথাকার লজ্জা হয় না তোমাদের যে আল্লাহ পাক করুণা দিয়েছে সামান্য ছোট্ট একটা করুণা দিয়ে গোটা দরিয়ার আস নিস্তব্ধ করে ফেলেছে কথা ঠিকই না এরপরেও তুমি আজও সেই ডিজে পার্টিতে মত আছো শোনো আমি রসল্লার একটা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই বিষয় নিয়ে কথা বলবো মা বোনদেরকে বলছি মা বোনেরা আপনারা খুব ভালো মানুষ না বাবারে <laughs> বাবা ই কি হিলের বাহার গো নির্লজ্জ বেহায়া এই মাহফিলে যারা আসছেন তৌবা করুন আর জীবনে কোনোদিন গানের কোনো মজলিস অন্তত পক্ষে আপনি দেবেন না রাজি আছেন দেখি কারা কারা আল্লাহ তুমি কবুল করো জোরে খানা আমিন আল্লাহ রসুলের চাচা আবদুল্লাহ এবারে আব্বা মোহাম্মদ রসুলের সঙ্গে চলছেন হঠাৎ করে বাংলার আওয়াজ আসছে আমার নাবিজি কানের ভিতরে হাত দিয়ে দিলেন অতিক্রম করলেন জায়গাটা হাত থেকে কান থেকে হাতটা বের করে দিলেন হজরত আব্বাস রাজিয়াল্লাহু তাআলা তিনিও হাতটা বের করে দিলেন আমার নবীজি জিজ্ঞাসা করলেন আব্বাস তুমি কানে হাত দিলা আমার বের করে দিলা কারণ কি আপনি দিছেন তাই আল্লাহ হাবিব বলেন আমি তো বাজনার আওয়াজ শুনছি তাই তাহলে আপনার কানে যদি গেছে তাহলে আমার কানে কি আসবে না তখনও আব্বাস আল্লাহ রসুলের চাচা তখনও ছোট মানুষ বুঝতে পারেননি বুঝি এই ছোট্ট মানুষটা বুঝছে আর পায় আপনার পাইকা বিলাপ গেছে গা এরপর আপনার বুঝ আসে না আইনের লজ্জ ভাইয়া মানুষ কি করে আপনার বাড়িতে আপনি কি পুরুষ না হিজরা আপনি কালেমা পড়ার পর আপনার বাড়িতে কি করে ওই ডিজে পার্টির ওই বাজনা চলে আজ থেকে আর এই বাজনা এই দেশে চলবে না রাজি আছেন আর যদি সালাম তাইলে আপনার জন্য একটা ওয়াজ আমি হাদিসটা পাঠ করেছি আবু মুসা আশারি বলছেন যে অবশ্যই তোমাদের উপরে আসছে নিদর্শন হবে এটা সালাসা তিনটা কয়টা এক খাসফুন কি খাসফুন দুই মাসখুন তিন ওয়াকাদফুন এই তিনটা মারাত্মক ব্যাধি মারাত্মক আল্লাহর গজব তোমাদের মধ্যে আসবে এক নাম্বার গজব আমি যেটা বলেছি আল্লাহ রসুল বলেছেন খাসফুল তোমাদের উপরে আল্লাহ পাক ভূমিকম্প দিবেন মাটির নিচে আল্লাহ দাবিয়ে দিবেন এমন একটা অবস্থা আসবে এমন পপচারে যদি তোমরা লিপ্ত হও তাহলে তোমাদেরকে আল্লাহ এই গজবগুলি দিবেন তার এক নাম্বার পাপ আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন ভাইজা সারিবুল খমুরা যখন লোকেরা কি খাবে মদ মদ খাইব ইয়াবা খাইব এটার নাম বাবা নতুন আবার বের হয়েছে নতুন লেটেস্ট আজকে দেখলাম কুরিয়ার সার্ভিসে এটারে ইয়া দিয়েছে জিজ্ঞাসা করছে পার্সেলের ওখানে এটা কি বলছে ইলেকট্রিক সামগ্রী এটার নাম খুলে দেখে কয়েকটা কিছু ব্যবস্থা আছে একটা বক্সের ভিতরে ইলেকট্রিক একটা আপনার এই যে বক্সগুলো এই বক্সের ভিতরে দেওয়া আছে কি বড়ি আরো শুনলে অবাক হবেন আপনারা হাই হাই কয়েকটি এই ইয়াবা পাচারের জন্য কোরআনকে ব্যবহার করেছে কোরআনের মাঝখানে উপরের পাতা ঠিক রেখে মাঝখানে গুল করে সুন্দর করে কাটছে কেটে ইয়াবা বড়ি ভিতরে দিয়া তারপরে সুন্দর করে প্যাকেট করে তারপরে এটা নিয়ে আসছে খাসফুন মনে রাখবেন আরবি ভাষা খাসফুন খাসফুন মানে অর্থ হলো ভূমিকম্প হওয়া মাটির নিচে দাবিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা পারবেন কি পারবেন না পারবেন দুই নম্বর গজব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছিল মাসখুন ওয়া এর অর্থ কি জানেন আর ভয়াবহ আল্লাহ আকবার এর অর্থ হলো আল্লাহর নবী বলেছেন মানুষের চেহারাকে আল্লাহ বিকৃত করে দিবেন কি করে দিবেন পরিবর্তন করে দিবেন মিল মোহাম্মদ থাকবে না মানুষ জানোয়ারে পরিণত হয়ে যাবে এক নাম্বার কি করতে পারবেন না মদ তারপরে ফেন্সিডিল ইয়াবা আর কি কি বলে বলেন বিদি সিগারেট তামাক জর্দা গুড় কুল্লুফা কি বলেন কি লজ্জা পাচ্ছেন হারাম এগুলো সব হারাম এগুলো খাইলে কি হয় না হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر যে ব্যক্তি মদ খাবে খাবার খাবে খবর কি খবর কাকে বলে মা আকালা গাল্লা আকলুহু যে জিনিসটা খাইলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় ভালো মন্দ বুঝতে পারে না আল্লাহর নবী বলেন তাকেই কি বলা হয়েছে খবর বলা হয়েছে মা আকালা গাল্লা আকলুহু যেটা খাইলে আকল কি হয়ে যায় বিড়ি খাইলে আমি পাগল হয়ে যাবো আপনার কিছু হয় না কেন জানেন অভ্যাস করে ফেলছেন তাই عن ابي هريره رضي الله عنه قال قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই কি খবর না খবর অকুল্লু খামরুন হারামুন নেশা জাতীয় দ্রব্যই খবর আর প্রত্যেক খবরই হারাম রাওয়াহু মুসলিম হাদিস সহি মুসলিমে মেসকাত সপ্তম খণ্ড এমদাদিয়া লাইব্রেরি হাত বাবু হাদুল খামারে কম পক্ষে হলেও বিশটা হাদিস এনেছে আপনি পড়ে দেখেন সেখানে আল্লাহর নবী বলছেন এই গদব থেকে যদি বাঁচতে চাও এই মহামারী থেকে যদি বাঁচতে চাও এই ভয়াবহতা থেকে যদি বাঁচতে চাও মদ থেকে ফেরত আসো মদ থেকে মদ কি খাইবে না রবি খাইলে কি হয় ওই হাদিস আবু হরে বলছেন একবার খাইলে من شرب الخمر لم يقبل الله له صلاه 40 صباحا একবার খাইছে 40 দিনের ইবাদত বাদ এটা তিরমিজির হাদিস এটা অবেশকাতে সপ্তম খণ্ডে ইমদাদি লাইব্রেরি বাদু বাবা হাদুল কামারে এই হাদিসটি আনছেন অকাল আলবানী রহিমাহুল্লাহ তাআলা হাজ হাদিসুন আপনি বলছেন কোরআন আপনারা ঠিক করতে পারে না দারোগা পুলিশ বিবি পৃথিবীর কোন বাহিনী আপনাকে ঠিক করতে পারবে না একমাত্র ঠিক করার যন্ত্রের নাম কি এই কোরআন পরে আপনাকে সব কাজ থেকে